আচ্ছা তাহলে আমাদের কি করতে হচ্ছে যে ওয়েব ফোর এর মধ্যে নতুন করে আরেকটা ফোল্ডার করে নিতে হচ্ছে আজকে আমাদের কত ডে থ্রি নামে একটা ফোল্ডার করে নিলাম যেখানে আজকের ফাইল গুলো আমাদের এখানে করা হবে বা থাকবে তো এটার ভিতরে আপনারা পরে করেন ঠিক আছে আপনাদের আমি সময় দেবো আপনারা এখন জাস্ট দেখেন এটার ভিতরে এসে আমি আজকে দুইটা ফাইল করব হ্যাঁ কারণ আমরা জানি যে আমাদের একটা ওয়েবসাইট কি হতে পারে এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টি হতে পারে তো আমরা লাস্ট দুইটা ক্লাসে দেখেছি শুধু ইন্ডেক্স ফাইল তাই না তো আজকে আমি দুইটা ফাইল করি দেখেন যে এখান থেকে আমি যেটা করব নিউ থেকে কি করব টেক্সট ডকুমেন্ট এখানে এসে জাস্ট ফাইলের নামটাকে চেঞ্জ করে দিব ইন্ডেক্স আর এদিকে কি দিতে হবে ডট html তাই না html দিয়ে দিলাম ইন্ডেক্স ডট একটা ফাইল হয়ে গেল আরেকটা ফাইল নিতে চাচ্ছি আমি about.html দিয়ে হ্যাঁ নিউ থেকে কোথায় যাব টেক্সট ডকুমেন্ট এখানে এসে বলে দিলাম হচ্ছে অ্যাবাউট ডট এইচটিএমএল কেমন অটো কাজ করতেছে নাকি অ্যাবাউট ডট কি দিব এইচটিএমএল এই যে এরকম দিয়ে দিলাম তাহলে আমাদের দুইটা ফাইল হয়ে গেছে না একটা কি index.html আর একটা হচ্ছে কি about.html এখন আপনারা বলতে পারেন যে আমরা এখানে index.html কেন রাখবো তাই না একটা ফাইল বা একটা ওয়েবসাইট যখন রান হয় সবার প্রথমে একটা পেজ রান হয় তাই না সর্বপ্রথম যে পেজটা আপনার সামনে শো হচ্ছে বা আপনি যে পেজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডেক্স পেজ বুঝতে পারছেন এই ইন্ডেক্স পেজ থেকে আপনারা কি করেন ওই ওয়েবসাইটের বাকি যত পেজগুলো আছে সব পেজগুলোতে কি করতে পারেন লিংকের মাধ্যমে এক পেজ থেকে আরেক পেজে যাইতে পারেন পারেন না ওয়েব পেজে কি থাকে একটা মেনু বার থাকে না ওয়েবসাইটে তো ওই ওয়েবসাইটের মেনু বার থেকে আপনি দেখবেন যে ওখানে দশটা পেজ আছে দশটা পেজে আপনি ঘুরে আসতে পারবেন কিন্তু আপনার সামনে সর্বপ্রথম একটা পেজই কি হয়েছে রান হয়েছে যে পেজটা রান হয়েছে ওটা হলো কি ইন্ডেক্স পেজ এবং ওই ইন্ডেক্স পেজ থেকে আপনি কি করবেন বাকি পেজগুলোতে যাবেন তো আপনার কি এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার জন্য কখনো এরকম করতে হয়েছে কোনো ফোল্ডারের ভিতরে ঢুকে অ্যাবাউট পেজ রান করবেন অ্যাবাউট পেজে ক্লিক করতে হয়েছে আবার কি ইন্ডেক্স পেজে যাবেন ইন্ডেক্স পেজে এসে কি ক্লিক করতে হয়েছে এরকম করে করতে হয় নাই জাস্ট আমি আপনি কি করছেন ইউআরএল এ শুধুমাত্র ডোমেইনের নামটা লিখে সার্চ দিয়েছেন সাথে সাথে আপনার কি হয়েছে একটা পেজ লোড হয়েছে এবং ওই পেজ থেকে আপনি কি করছেন বাকি পেজগুলোতে আবার যাওয়ার লিংক পেয়ে গেছেন এরকম ছিল না সেক্ষেত্রে এখন একটু খেয়াল করেন যে আমরা যখন আমাদের একটা প্রজেক্ট করব ওই প্রজেক্টে আমরা কি করব একটা ইন্ডেক্স ফাইল রাখবো মানে আমার এই প্রজেক্টটাও যখন কেউ রান করবে তখন যেন আমার ইন্ডেক্স ফাইলটা সবার আগে রান হয় এখন ইন্ডেক্স ফাইলটা রান হয়েছে বাট আপনার ওইখানে আরো অনেকগুলো ফাইল আছে ওই ওয়েবসাইটে কি আছে আরো অনেকগুলো ফাইল আছে তো সেই ফাইলের যে ইনফরমেশন গুলো আছে সেগুলোও তো ইউজারকে দেখাতে হবে দেখাতে হবে না তো এক পেজ থেকে আপনার আরেক পেজে যাওয়ার যদি লিংক না থাকতো তাহলে কোনো ইউজার এসে শুধু ইন্ডেক্স পেজে যা আছে তাই দেখতে পাইতো আর অন্য পেজে কি আছে সেগুলো সে দেখতে পাইতো না কারণ কি দেখেন যে আমরা আইটি গ্রুপ সলিউশনের যদি ওয়েবসাইটটা দেখি একটু খেয়াল করেন যে এখান থেকে আমরা যেটা করতেছি উপরের দিকে একটা মেনু বার পাচ্ছি দেখেছেন যেমন হোমে ক্লিক করলে একটা পেজে যাবে আবার অর্ডার নাও এখানে ক্লিক করলে একটা পেজে যাবে কন্টাকে ক্লিক করলে একটা পেজে যাবে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করলে একটা পেজে যাবে তাই না এগুলো সব কি আলাদা আলাদা পেজ বাট আমরা যখন হচ্ছে IT Q solution dot com লিখে সার্চ দেব সবার প্রথমে এই পেজটাকে শো করবে আর এটা হচ্ছে কি ইন্ডেক্স পেজ বুঝতে পারছেন তো এখন এই পেজ থেকে ধরেন আমি যাইতে চাচ্ছি কোথায় অর্ডার নাও পেজে অর্ডার নাও পেজে যদি আমি ক্লিক করি তাহলে যাবে কোথায় দেখেন তো idqsolution.com/order.csp আপনারা কি দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকে এখানে লিঙ্কটা শো করায় যে আমি যখন এখানে ক্লিক করব তখন কোন পেজে যাবে অ্যাকচুয়ালি সেই পেজটা আপনাদের নিচের দিকে এই যে এখানে শো করাচ্ছে দেখা যায় তো এখানে দেখেন যাবে হচ্ছে অর্ডার order.psp পেজে তো আমি ক্লিক করি ক্লিক করলে দেখেন যে অর্ডার ডট পিএসপি পেজে চলে আসলাম বাট আমার এর জন্য তো আর ফোল্ডারের ভিতরে ঢুকতে হয় নাই অর্ডার ডট পিএসপি ফাইলটাকে নতুন করে আবার রান করতে হয় নাই আমি কি করলাম ইন্ডেক্স পেজ থেকে আবার ওই পেজে যাইতে পারলাম এবার ওই পেজ থেকে আবার কি করতে হবে ইন্ডেক্স পেজে চলে আসতে হবে তাই না তো আবার এখানে এসে দেখেন এটা হচ্ছে আমাদের কি অর্ডার ডট পিএসপি মানে আলাদা আরেকটা ফাইল যে ফাইলে এইভাবে ডিজাইন করা আছে এইভাবে ইনফরমেশন গুলো দেওয়া আছে আবার এই ফাইল থেকে যদি আবার আমি ইন্ডেক্স পেজে যাইতে চাই আবার হোমে ক্লিক করেন যাবে কোথায় index.php পেজে তাহলে আবার ক্লিক করলাম দেখেন যে আবার ঘুরে ফিরে সেই ইন্ডেক্স পেজটাতে নিয়ে যাচ্ছে তার মানে কি আমার একটা ওয়েবসাইটে এক বা একাধিক ওয়েব পেজ থাকতে পারে তাই না তো যতগুলো ওয়েব পেজই থাক না কেন সবার প্রথমে একটা ওয়েব পেজ শো হবে যেটা হলো ইনডেক্স পেজ এবং এই ইনডেক্স পেজ থেকে বাকি সমস্ত পেজগুলোতে আমার যাওয়ার জন্য কি করতে হবে লিংক তৈরি করে দিতে হবে রাস্তা তৈরি করে দিতে হবে তাই না সেই কাজটাই আজকে আমরা দেখব যে কিভাবে করা যায় একটু খেয়াল করেন যে আমি এখানে দুইটা ফাইল করে নিয়েছি একটা কি index.html আর একটা হচ্ছে গ্যাপআউট তো আমি যদি index.html ফাইলটাকে নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করি দেখেন এই যে এখানে কোড লেখার জন্য কি আসছে index.html ফাইলটা আমাদের ওপেন হয়ে গেছে ঠিক একই ভাবে আমাদের যে about.html ডট ফাইলটা আছে সেটাকে আমি ওপেন করি এখানে দেখেন যে এটাও আমাদের নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন হয়ে গেছে তো ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলে আমি যা যা ইনফরমেশন দিব এটাকে যদি আমরা ব্রাউজারে রান করি সেই ইনফরমেশন গুলো আমরা দেখতে পাবো আউটপুটে তাই না আবার ঠিক একই ভাবে অ্যাবাউট ডট এইচটিএমএল আমরা যা যা ইনফরমেশন দিব সবগুলো কোথায় দেখতে পাবো এই ব্রাউজারে আউটপুটে দেখতে পাবো তাই তো একটু দেখেন যে আমি কি করতেছি যে এই ইনডেক্স ফাইল নিয়ে আগে কাজ করি তারপর অ্যাবাউট নিয়ে কাজ করব ঠিক আছে তো ইনডেক্সের মধ্যে আমরা জানি যে নরমাল এইচটিএমএল এর আমাদের কিছু বেসিক কোড আছে যেগুলো লিখতে হয় তাই না তো সেই কোডগুলা কি কি ছিল যেমন হচ্ছে এইচটিএমএল ট্যাগ শুরু করব আবার এইচটিএমএল ট্যাগটাকে শেষ করব এরকম ছিল না এইচটিএমএল ট্যাগটাকে শেষ করব এর ভিতরে এসে আমরা কি করব হেড ট্যাগকে শুরু করব আবার হেড ট্যাগটাকে শেষ করব তারপরে হেডের পরে আমাদের কি থাকে বডি শুরু করতে হয় বডি শেষ করতে হয় এবং হেডের ভিতরে আমাদের একটা টাইটেল বলে ট্যাগ থাকে তাই না টাইটেল ট্যাগ শুরু করব আবার টাইটেল ট্যাগটাকে শেষ করব এখন এই টাইটেলের মধ্যে আমরা যাই দিব তাই কি করবে আমাদের ওই টাইটেল বারে এই ওয়েব পেজে টাইটেল বারে শো করবে যে এখানে শো করবে তাই না এখানে শো করবে তো আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এতটুকু হচ্ছে এইচটিএমএল এর বেসিক কোড মানে এতটুকু আমাদের প্রত্যেকটা ফাইলের জন্যই কি করতে হবে লিখতে হবে তো আমি এটা ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলের জন্যও লিখবো আবার কি করব অ্যাবাউট ডট এইচটিএমএল ফাইলের জন্যও লিখবো দেখেন তো আমি কি করলাম ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলেও এতটুকু কোড রাখলাম আবার অ্যাবাউট ডট এইচটিএমএল ফাইলেও অতটুকুই কোড রেখে দিলাম একটু খেয়াল করেন সেটা হচ্ছে যে আমরা এই টাইটেলে মনে করেন যে এটা টাইটেলে বলে দিব যে হচ্ছে ওয়েব জিরো ফোর এরকম কিছু একটা দিলাম দিয়ে এখানে বললাম হচ্ছে ডে ডে জিরো থ্রি তাই তো জিরো থ্রি এরকম না আচ্ছা এখন একটু খেয়াল করেন বডির মধ্যে আমরা কিছু দিতে পারি তাই না বডির মধ্যে কিছু ইনফরমেশন দেওয়া যায় জাস্ট আমি বোঝার জন্যে মানে এইচ ওয়ান দিয়ে কিছু একটা দিয়ে রাখতেছি হোম পেজ ঠিক আছে এরকম একটা কিছু দিলাম হ্যাঁ এটা আমাদের কি করবে এই এইচটিএমএল ফাইলের বডিতে শো করবে না হোম পেজ কথাটা করতেছে এখন অ্যাবাউট এর মধ্যেও আমরা তাই করতে চাচ্ছি এরকম একটা কিছু হ্যাঁ এটাকে কপি করে অ্যাবাউট এ গেলাম বডির মধ্যে আমি রেখে দিব কি about page about page just বোঝার জন্য আমাদের তো অনেক কিছু থাকবে এখানে জাস্ট বোঝার জন্য দিলাম আমরা এটা হচ্ছে আমাদের কি অ্যাবাউট পেজ না এতে ক্লিক করলাম অ্যাবাউট পেজে অ্যাবাউট পেজ কথাটা শো করতেছে আবার হোম পেজে হোম পেজ কথাটা শো করতেছে এখন আমি যেটা করতে চাচ্ছি যে অ্যাবাউট পেজ আমি রান করা নাই মনে করেন রান করা নাই শুধু অ্যাবাউট পেজ না আপনার অনেকগুলো পেজ আছে ঠিক আছে রেজিস্ট্রেশন পেজ আছে অনেক পেজ আছে বাট রান করা হয়েছে কয়টা সর্বপ্রথম একটা পেজ তাহলে সেটা কোনটা ইন্ডেক্স ডট এইচটিএমএল পেজটা এখন এখান থেকে আপনি আবার কোন পেজটাকে রান করতে চাচ্ছেন অ্যাবাউট পেজটাকে রান করতে চাচ্ছেন তো আপনার যদি এরকম কিছু থাকতো যে হোম অ্যাবাউট কন্ট্যাক্ট অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট পেজ রান হবে হোমে ক্লিক করলে ইন্ডেক্স পেজ রান হবে কন্ট্যাক্টে ক্লিক করলে কন্ট্যাক্ট পেজ রান হবে তাহলে ভালো হইতো না তো এই যে লিঙ্কগুলো করবেন লিঙ্কগুলো করার জন্য স্টেমেলে একটা ট্যাগ আছে যেটাকে নাম হচ্ছে অ্যাঙ্কর যেটাকে আমরা এ দিয়ে লিখবো বুঝতে পারছেন তো সেটা আমরা যদি এখানে করি একটু খেয়াল করে যে আমি ইন্ডেক্স পেজে আসলাম হ্যাঁ ইন্ডেক্স পেজে এসে আমরা একটা অ্যাঙ্কোর ট্যাগ নিতে পারি অ্যাঙ্কর ট্যাগ মানে এই যে এ এ ট্যাগ শুরু করব এ ট্যাগটাকে কি করে দিব শেষ করে দিব এখন দেখেন শুরু এবং শেষের মাঝখানে আমি যে ইনফরমেশনটা দিব সেটা আমার কোথায় দেখাবে এই এইচটিএমএল পেজে দেখাবে তাই না তো এখানে মনে করেন যে আমি রাখলাম হোম কি রাখবো হোম হ্যাঁ এখানে রেখে দিলাম হোম আরেকটা নিলাম ধরেন এখানে রাখলাম হচ্ছে কি অ্যাবাউট ঠিক আছে অ্যাবাউট দেখেন আমি একটা রাখলাম কি হোম আরেকটা রাখলাম হচ্ছে অ্যাবাউট ঠিক আছে সেক্ষেত্রে আউটপুটে যদি আমরা রান করি তাহলে কি হবে একটা হোম কথা চলে আসবে আর একটা অ্যাবাউট কথা চলে আসবে তো এখন এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে হোমে যখন আমি ক্লিক করব তখন কোন পেজটাকে আমি লোড করাবো সেটা আমার বলে দিতে হবে এখন কি বলে দেওয়া আছে বলা নাই যে আমি এটাতে ক্লিক করলে কোথায় যাবে সেটা আমরা বলি নাই আবার দেখেন অ্যাবাউট অ্যাবাউটে যখন আমরা ক্লিক করব তাহলে কোন পেজটা লোড হবে সেটা কি আমরা বলেছি বললে তো এই যে এখানে লিঙ্কটা শো করতো নিচের দিকে তাই না এই যে এখানে লিঙ্কটা শো করতেছে কোথায় যাবে বাট এখন কিন্তু করতেছে না করতেছে তো অ্যাঙ্কর ট্যাগে যে কোনটার উপরে ক্লিক করলে কোথায় যাবে সেটা বলে দেওয়ার জন্য একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে কি ইউজ করতে হবে অ্যাট্রিবিউট যেমন আমরা হচ্ছে ইমেজ ট্যাগের জন্য একটা অ্যাট্রিবিউট ইউজ করেছিলাম সেটা কি ছিল সোর্স এস আর সি তাই না সোর্স তো এই অ্যাঙ্কর ট্যাগের ক্ষেত্রে এখানেও আমরা ফাইলটার পাথটা বলে দিব রাস্তাটা বলে দিব যে কোথা থেকে আসবে লোডটা কোথা থেকে হবে সেটাও আমরা এখানে বলবো যেভাবে আমরা ইমেজ ট্যাগের মধ্যেও বলে দিয়েছি যেমন সোর্স দিয়ে বলেছি যে আমাদের ইমেজটা কোথায় আছে সেই পার্টটা আমরা বলে দিয়েছিলাম তাই না ঠিক একইভাবে যখন আপনি অ্যাঙ্কর ট্যাগের মধ্যেও লিখবেন তখন যেটা করতে হবে ওখানে আমরা বলে দিয়েছি কি সোর্স আর অ্যাঙ্কর ট্যাগে লিখতে হবে হচ্ছে এইচ রেফ মানে হাইপার রেফারেন্স বুঝতে পারছেন এইচ আর ই এফ তো আমি যদি লিখি এভাবে এইচ আর ই এফ তো এটা একটা অ্যাট্রিবিউট না অ্যাট্রিবিউট মানে কি আমার অ্যাট্রিবিউটের নাম লিখেই কি দিতে হবে ইকুয়াল দিতে হবে তারপর কি দিতে হবে কোটেশন দিতে হবে আমরা ডাবল কোটেশনও দিতে পারি সিঙ্গেল কোটেশনও দিতে পারি কোটেশন নিয়ে একটু কাজ হবে পরে সেটা তে ঠিক আছে আমরা পরে দেখব তো এখন দেখেন এইখানে এসে আমাদের কি বলে দিতে হবে পাথ মানে রাস্তাটা যে আমি এখন এই ইনডেক্স পেজ থেকে কোন কোন পেজে যাইতে চাচ্ছি অ্যাবাউট পেজে যাইতে চাচ্ছি তাই না মানে যখন আমার হোমে ক্লিক করা হবে তখন তো আর অ্যাবাউট পেজে যাবে না তখন কি হবে ইন্ডেক্স পেজেই থাকবে তো আমি এখানে বলে দিতে পারি হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল মানে এই পেজটাই লোড হবে আবার কিন্তু অ্যাবাউট এ ক্লিক করলে তো এই পেজে থাকবে না অন্য যে কোনো একটা পেজে নিয়ে যেতে হবে তাই না অ্যাবাউট পেজে নিয়ে যেতে হবে তো সেক্ষেত্রে আমরা এখানে বলে দিব H R E F equal এখানে আমরা পার্টটা কি বলে দিব বলেন দেখি অ্যাবাউট ডট এইচটিএমএল কেন কারণ আমরা এই পেজ থেকে ওই পেজে ওই পেজটাকে লোড করাবো তাহলে আমরা যে কোনো কিছু পাপ বলে দেওয়ার সময় একটা জিনিস আমি বলে দিয়েছিলাম যে আপনারা আগে ভাববেন আপনি কোনটার সাথে কোনটা লিঙ্ক করতেছেন তাই না আগে যেটার সঙ্গে সঙ্গে লিঙ্ক করতেছেন সেটা কোথায় আছে আগে সেটা ভাবতে হবে দেন যে পেজটা বা যে ফাইলটা ফাইলটার সঙ্গে আপনি লিঙ্ক করবেন সেটা কোথায় আছে সেটা ভাবতে হবে এই পেজ থেকে ওই পেজে বা এই ফাইল থেকে ওই ফাইলে যাইতে গেলে যে মাঝখানের রাস্তাটা সেই রাস্তাটা আপনার কি করতে হবে এখানে বলে দিতে হবে এই তো আর কিছু তো এখন দেখেন এখন আমরা এই ইনডেক্স থেকে কোথায় যাব অ্যাবাউটে যাব তাহলে দুটো মনে হয় একসঙ্গেই আছে তাই না একসঙ্গে আছে না এই ইনডেক্স এই হচ্ছে অ্যাবাউট তাহলে কি করতে হবে শুধুমাত্র ফাইলের নামটা দিয়ে কল করলেই হয়ে যাবে আর কিছু বাট এইটা যদি কোনো একটা ফোল্ডারের ভিতরে আবার থাকতো এখানে তাহলে আগে ফোল্ডারের নাম স্ল্যাশ দেন ফাইলের নাম বাট এটা যদি এই ফোল্ডার না থেকে বাইরে কোনো একটা ফোল্ডারে থাকতো যেখানে থাকতো তাহলে কি হইতো ডাবল ডট স্ল্যাশ দিয়ে বের হয়ে তারপরে ফাইলের নামটা এরকম ছিল না তাহলে ইমেজের ক্ষেত্রেও যেভাবে দেখছি আবার এরকম এইচটিএমএল ফাইল এক ফাইলের সঙ্গে আরেক ফাইলের লিংক আপ করতে গেলেও সেভাবে সিএসএস ফাইল যখন লিংক আপ করব ঠিক একই ভাবে একটাই কথা শুধু মাথায় রাখতে হবে বুঝতে পারছেন যদি ওইটা বুঝে থাকেন তাহলে এটাও ক্লিয়ার এখন দেখেন এখন আমরা যেটা করব সে এখানে এসে বলে দিব কি অ্যাবাউট ডট এইচটিএমএল একটু খেয়াল করেন আমাদের এখানে ফন্টটার কিছু চেঞ্জ চলে আসবে টেক্সটের কিছু চেঞ্জ চলে আসবে দেখেন আসছে না কি হয়ে গেছে আগে কিভাবে ছিল কালো কালারের ছিল কোনো আন্ডারলাইন ছিল না এখন কি হয়ে গেছে এখন টেক্সটটা চেঞ্জ হয়ে গেছে তাই না কালারটা চেঞ্জ হয়ে গেছে আবার সাথে কি নিয়ে আসছে একটা আন্ডারলাইন নিয়ে আসছে আবার আরো একটা বিষয় খেয়াল করেন যখন আমি এই কার্সারটা এটার উপরে হোভার করতেছি তখন দেখেন কার্সারতে কি হচ্ছে পয়েন্টার আকারে চলে আসতেছে দেখেছেন কার্সারতে কি হচ্ছে পয়েন্টার আকারে চলে আসতেছে বাট নিচে দেখেন এটার উপরে কার্সার ধরলে কি পয়েন্টার আকারে আসে আসে না বাট এটার উপরে ধরলে পয়েন্টার আকারে চলে আসতেছে তার মানে হচ্ছে যে অ্যাঙ্কর ট্যাগের তিনটা ডিফল্ট বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি কি কি একটা হচ্ছে সে টেক্সটের নিচে একটা আন্ডারলাইন দিয়ে দিচ্ছে মানে এটাকে টেক্সট ডেকোরেশন বলবো আমরা সিএসএস যখন করব ঠিক আছে টেক্সট ডেকোরেশন সে আন্ডারলাইন দিয়ে দিচ্ছে হ্যাঁ আবার দেখেন ওইটার কালারটা কি করতেছে চেঞ্জ করে ফেলতেছে আবার যখন ওইটার উপরে আমরা মাউস পয়েন্টারটা ওভার করতেছি তখন সেটা কি করতেছে কার্সারটাকে পয়েন্টার আকারে দেখাচ্ছে তাই না আবার আরেকটা বিষয় খেয়াল করেন H one tag H two tag P tag এরা কি করে পুরো ডিসপ্লেটাকে পুরো লাইনটাকে কি করে নেয় ব্লক করে নেয় না বা আমাদের কি এই অ্যাঙ্কর ট্যাগ সেটা করতে পারতেছে পারতেছে না কারণ একটার পাশে আরেকটাকে রাখতেছে তার মানে কি অ্যাঙ্কর ট্যাগ আমাদের ডিসপ্লে ব্লক করতে পারে না বুঝতে পারছেন এখন একটু খেয়াল করেন যে আমি তো লিঙ্ক দিয়ে দিলাম লিঙ্ক দিয়ে দিছি না অলরেডি তো লিঙ্ক দিয়েছি কিভাবে দেখেন হোমে ক্লিক করলে কোথায় যাবে একটু খেয়াল করে দেখুন থ্রি নামের ফোল্ডারটার ভিতরে ইন্ডেক্স ডট এইচ টি index.html ফাইলটা মানে এখন আমাদের এই যে থ্রি ফোল্ডারের ভিতরে ইন্ডেক্স ডট এইচ টি index.html ফাইলটা লোড করাই আছে যে ফাইলে আছি তার মানে ক্লিক করলে সেই ফাইলেই থাকবে আর অ্যাবাউটে ক্লিক করলে যাবে কোথায় একটু খেয়াল করে এই যে সিরিজ ভিতরে অ্যাবাউট ডট এইচ টি about.html যে ফাইলটা আমরা করে রাখছি না ওই ফাইলটাকে এবার লোড করে দিবে দেখেন তো এখন ক্লিক করি দেখেন অ্যাবাউট পেজে আসছে আসছে না এমনকি আমাদের এই অ্যাবাউট পেজকে লোড করার জন্য আবার ওখানে গিয়ে ডাবল ক্লিক করে বা ক্রোমে ধরায় দিয়ে রান করানো লাগলো লাগলো না তাহলে ওইভাবে করলে তো হবে না কোন ইউজার তো আর ওইভাবে ফোল্ডারের ভিতরে ঢুকে রান করবে না তাকে এমন কিছু দিয়ে রাখতে হবে সে যেন এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার অপশন পেয়ে যায় বুঝতে পারছেন তো আমরা সেটা করতে পারি কোন ট্যাগের মাধ্যমে অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে আর অ্যাঙ্কর ট্যাগের ব্যবহার মাস্ট বি আপনার প্রত্যেকটা ওয়েবসাইটে থাকবেই থাকবে ঠিক আছে সো এটার কোনো বিকল্প নাই এটা লাগবেই আপনার কারণ একাধিক পেজ হোক আর এক পেজই হোক না কেন যে পেজই হোক না কেন আপনার অ্যাঙ্কর ট্যাগের ইউজ করতেই হবে বুঝতে পারছেন তো এখন দেখেন এখন যখন আপনি আমার অ্যাবাউট ডট এইচটিএমএল পেজে আসলেন অ্যাবাউট ডট এইচটিএমএল থেকে আবার সেই হোম পেজে যাওয়ার অপশন রাখতে হবে না ইনডেক্স পেজে যাওয়ার অপশন রাখতে হবে না এখানে কি সেটা আছে নাই তাহলে কি করব খুবই সিম্পল জাস্ট এই যে এই দুটাকে কি করব এখান থেকে কপি করে নিলাম মনে করেন হ্যাঁ নিয়ে কোথায় যাবো অ্যাওয়ার্ড পেজে অ্যাওয়ার্ড পেজে গিয়ে উপরে রেখে দিলাম এই তো এখানে রেখে দিলাম এবার একটু খেয়াল করেন এবার যদি আমি রান করি হ্যাঁ এই যে এখানে আসছে না চলে আসছে না এখান থেকে আবার ক্লিক করলে কোন পেজটা যাবে ইন্ডেক্স ডট এইচটিএমএল পেজে যাবে ক্লিক করি দেখেন হোম পেজে আসছি আবার অ্যাবাউটে ক্লিক করি আবার অ্যাবাউট পেজে চলে গেলাম ঠিক আছে এতটুকু কাজ একটু জলদি করেন সবাই তো এরকম ছিল যে আমাদের দুইটা ফাইলই যখন একসঙ্গে ছিল যেমন এখানে ইন্ডেক্স এখানে এইচটিএমএল তখন আমাদের তো লিঙ্ক আপে কোনো সমস্যা নাই জাস্ট নামগুলো লিখে দিছি তাই না এখন বিষয় হচ্ছে যে দেখেন আমার যদি অ্যাবাউট পেজটা একটা ফোল্ডারের ভিতরে ইন্ডেক্স পেজটা আরেকটা ফোল্ডারের ভিতরে তাহলে কি করতে হইতো কারণ আমরা এখানে এসে একটা ফোল্ডার করে নিলাম মনে করেন যে পেজেস ঠিক আছে এই ফোল্ডারের ভিতরে আমি কি করব এই ইন্ডেক্সটাকে অ্যাবাউটটাকে রেখে দিলাম মনে করেন অ্যাবাউটটা আমাদের এখন কোথায় পেজেস নামে ফোল্ডারের ভিতরে এখন আপনি যদি যান আউটপুটে দেখেন যে আমরা যখন এই যে index dot H M L লিখেছি মানে ইন্ডেক্স পেজ থেকে ইন্ডেক্স পেজে যাব তাই না তখন তো শুধু ওই পেজের নাম লিখে দিলেই হচ্ছে বাট এখন আমি চাচ্ছি যে ইন্ডেক্স পেজ থেকে অ্যাবাউট পেজে যাব তাহলে কি অ্যাবাউট ডট এইচ এম লিখলেই হবে হবে না কারণ কি কারণ দেখেন যে আমরা যখন এখানে দিচ্ছি ইন্টার দিচ্ছি এখন দেখেন অ্যাবাউট পেজটাকে খুঁজে পাচ্ছে না ওই ডে থ্রির ভিতরে অ্যাবাউট ডট এইচ আর নাই তাহলে কোথায় আছে এই যে এখানে দেখেন আমি হোমে আরসি ইন্ডেক্স ডট এইচটিএমএল এখন যদি অ্যাবাউটে ক্লিক করি লিঙ্কটা কোথায় একটু খেয়াল করেন নিচের দিকে লিঙ্কটা দেখেন লিঙ্কটা দেওয়া আছে না ডে থ্রির ভিতরে সে কাকে খুঁজবে অ্যাবাউট ডট এইচটিএমএল কে খুঁজবে বাট ডে থ্রির ভিতরে কি অ্যাবাউট ডট এইচটিএমএল টা আছে আমাদের নাই কারণ কি ডে থ্রির পরে আমাদের একটা পেজেস নামে ফোল্ডার আছে সেই ফোল্ডারের ভিতরে আবার অ্যাবাউট ডট এইচটিএমএল টা আছে তার মানে এখান থেকে এই ফাইলের লিংক আপ করতে গেলে আমাদের যেটা করতে হবে আগে আমাদের একটা পথ পাড়ি দিয়ে আসতে হবে তাই না কোথায় আসতে হবে আগে পেজেস নামে ফোল্ডারের ভিতরে আসতে হবে তার মানে এখন এখান থেকে ওই ফাইলের লিঙ্ক আপ করতে গেলে আগে কি লিখবো আমরা ফোল্ডারের নাম স্ল্যাশ কারণ আমরা জানি কোনো ফোল্ডারের ভিতরে ঢুকতে গেলে ওই ফোল্ডারের নাম স্ল্যাশ লিখতে হয় আর যদি কোনো ফোল্ডার থেকে আমাদের বের হতে হয় তাহলে কি করতে হবে ডাবল ডট স্ল্যাশ দিতে হবে এরকম বিষয়টা ছিল না তো সেক্ষেত্রে এখন দেখেন এখন আমাদের ইন্ডেক্স ফাইল এখানে আর অ্যাবাউট ফাইলটা এই ফোল্ডারের ভিতরে তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে আমাদের ইনডেক্স পেজে এসে হ্যাঁ ইনডেক্স পেজ যে ইন্ডেক্স যে ফাইলটা আছে এখানে এসে আমাদের কি করতে হবে অ্যাবাউটে যাইতে গেলে এখান থেকে অ্যাবাউটে যাইতে গেলে কি করতে হবে ফোল্ডারের নাম স্ল্যাশ দিতে হবে তাহলে দিয়ে দিই E A G E S slash about dot H HTML এবার খুঁজে পাবে দেখেন এবার যদি আমরা যাই অ্যাবাউটে ক্লিক করি তাহলে অ্যাবাউট ডট আচ্ছা রিফ্রেশ করি নাই তারপর আসতেছে না রিফ্রেশ করে নিই রিফ্রেশ করলাম এবার যদি আমরা ক্লিক করি দেখেন কোথায় যাবে নিচে লিঙ্ক শেয়ার মানে দেখাচ্ছে কোথায় যাবে পেজেস নামে ফোল্ডারের ভিতরে তারপর অ্যাবাউট ডট এইচটিএমএল এ যাবে তার মানে খুঁজে পাচ্ছে অ্যাবাউট ডট এইচটিএমএল এখন অ্যাবাউট থেকে আবার যখন আপনি ইন্ডেক্সে যাবেন তখন আবার আর একটা সমস্যা হবে দেখেন যখন আমরা অ্যাবাউট থেকে আবার হোমে ক্লিক করব তখন দেখেন লিংকটা কি দেখাচ্ছে পেজে স্ল্যাশ ইন্ডেক্স ডট এইচটিএমএল তাই না তাহলে কি আমাদের ওই ফোল্ডারের ভিতরে ইন্ডেক্স ফাইল আছে নাকি বাইরে আছে তাহলে এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে কি পাবো ফাইল খুঁজে পাচ্ছে না কারণ সে কোথায় খুঁজতেছে এই অ্যাবাউট ফাইল যেখানে আছে সেখানেই সে ইন্ডেক্স ফাইলটাকে খুঁজতেছে তাহলে এখানে কি আছে নাই তাহলে এই যে অ্যাবাউট ফাইলের মধ্যে গিয়ে আমাদের যেটা করতে হবে আগে ওখান থেকে বের হতে হবে তাই তো অ্যাবাউট ফাইলটাকে আমি রান করে নিলাম দেখেন রান করার পর এখানে যে আমাদের লিঙ্কটা করা আছে এই যে আমি যে ইন্ডেক্সে যাব অ্যাবাউট থেকে যে ইন্ডেক্সে যাব তাহলে কি করতে হবে দেখেন এই যে আমাদের অ্যাবাউট এখানে ইন্ডেক্সে যাইতে গেলে কি করতে হবে ব্যাক করতে হবে ব্যাক করার জন্য কি ডাবল ডট স্ল্যাশ তাহলে আমরা এখানে কি লিখবো ডাবল ডট স্ল্যাশ লিখে দিব দেখেন ডাবল ডট স্ল্যাশ তাহলে এবার খুঁজে পাবে কারণ সে এবার কি হবে ফোল্ডারের ভিতর থেকে বের হবে বের হলে সে ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটাকে খুঁজে পাবে ওকে তো এবার একটু খেয়াল করেন এবার একটু খেয়াল করেন সেটা হলো যে আমরা এখন কোথায় আছি অ্যাবাউট ডট এইচটিএমএল এ না এবার যদি আমি হোমে ক্লিক করি কোথায় যাবে দেখেন তো ডে থ্রির ভিতরে ডে থ্রি নামে যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারের ভিতরে ইনডেক্স ডট ফাইলটা আছে সেই ফাইলে যাবে তাই না তো এখন ডে থ্রির ভিতরেই তো ইনডেক্স ডট ফাইলটা আছে আছে না তাহলে মানে খুঁজে পাবে তাহলে আবার দেখেন হোম পেজে আসতেছে তো আমরা ক্লিয়ার তো যে ফাইল কখন কোথায় থাকতে পারে একটা সঙ্গেই থাকতে পারে অথবা কোনো ফোল্ডারের ভিতরে অথবা কোনো ফোল্ডার থেকে বাইরে তো এই তিনটা উপায়ে আপনার কি থাকবে ফাইলগুলো থাকবে যদি ফোল্ডারের ভিতরে ঢুকতে হয় তাহলে কি করব ফোল্ডারের নাম স্ল্যাশ ফোল্ডারের ভিতর থেকে বের হতে গেলে ডাবল ডট স্ল্যাশ এখন যত ফোল্ডারের ভিতরে ঢুকতে হবে ততবার সেই ফোল্ডারের ফোল্ডারগুলোর নাম এবং স্ল্যাশ আর যতবার বের হতে হবে ততবারই ডাবল ডট স্ল্যাশ বুঝতে পারছেন তো আমাদের একবার ঢুকলেই হচ্ছে একবার বেরোলেই হচ্ছে তাহলে আমরা ওইভাবেই করলাম দেখেন এভাবে থাকতে পারি হ্যাঁ তো লিঙ্ক আপের বিষয়টা ক্লিয়ার করতে হবে আপনাদেরকে কারণ পরবর্তীতে আমরা এখন তো একটা দুইটা ফাইল নিয়ে করতেছি তখন দেখা যাবে অনেক ফাইল ঠিক আছে পনেরোটা বিশটা তিরিশটা এরকম ফাইল নিয়ে আমরা লিঙ্ক করবো একটা প্রজেক্টের জন্য তারও বেশি হবে অনেক অনেক বেশি হবে বাট যত বেশি হোক না কেন প্রসেস কি সিস্টেম কি একটাই যদি আপনি সিস্টেম সিস্টেম জানেন তাহলে আপনি করতে পারবেন আর যদি আপনি সিস্টেম না জানেন তাহলে কি করা যাবে কারণ যোগ করার জন্য আপনি জানেন যে হচ্ছে এ মনে করেন এ আর বি আছে হ্যাঁ মাঝখানে একটা প্লাস সাইন দেওয়া আছে তার মানে সে কি করবে যোগ করবে এখন এ এর মান যদি কখনো টেন আসে আর যদি বি এর মান যদি কখনো হচ্ছে ফাইভ আসে তাহলেও একটা যোগ করে আউটপুট দিয়ে দিবে কখনো যদি ফিফটি আসে আবার বি মান যদি ফিফটি আসে তাহলে যোগ করে আরেকটা হান্ড্রেড আউটপুট দিয়ে দিবে তাই না বাট সে কিন্তু প্রসেসটা কি যোগ আর কিছু না তো বাট কোনো সময় কি হচ্ছে টেন আর টেন যোগ করে টোয়েন্টি হচ্ছে কোনো সময় ফিফটি ফিফটি যোগ করে হান্ড্রেড হচ্ছে তাই না তো এখন যত ফাইলই আসুক না কেন প্রসেস হচ্ছে কি ওই একটাই যেটা আপনাদেরকে বোঝানো হয়েছে এইভাবেই সবগুলোরই কি করতে হবে লিঙ্ক করতে হবে এখন আমরা এক পেজ থেকে আরেক পেজে দেখেছি ইমেজে দেখেছি তো এইভাবে দেখবো হচ্ছে সিএসএস কিভাবে লিঙ্ক করতে হয় এভাবে দেখবো যে হচ্ছে জাভা স্ক্রিপ্ট কিভাবে লিঙ্ক করতে হয় সব কিছু একই সিস্টেমে হবে ঠিক আছে সো এটা নিয়ে মনে হয় না যে পরবর্তীতে আর কোনো সমস্যা হওয়ার কথা হ্যাঁ হবে কি মনে হয় না হবে তো হলেও কোনো সমস্যা নেই আপনার ভিডিওটা একটু দেখেন তাহলে হয়ে যাবে এখন দেখেন আমরা এখন পর্যন্ত HTML এর যে কাজগুলো ছিল মোটামুটি অনেকটাই কভার করে ফেলেছি এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হলো যে HTML দিয়ে আমরা লিস্ট কিভাবে তৈরি করতে পারি লিস্ট মানে অর্ডার লিস্ট আর হচ্ছে আনঅর্ডার লিস্ট অর্ডার লিস্ট বলতে মানে একটা অর্ডার অনুসারে সাজাবে হ্যাঁ যেমন হতে পারে one two three four five এভাবে হতে পারে এ বি সি ডি এভাবে তাই না এই অর্ডার অনুসারে যেগুলো সাজাবে সেগুলোকে বলা হচ্ছে কি অর্ডার লিস্ট আর যেগুলো আনঅর্ডার মানে কোনো অর্ডার থাকবে না একটা লিস্ট স্টাইল থাকবে শুধু হতে পারে সেটা কি কোনো আইকন হ্যাঁ মানে হচ্ছে কোনো সিম্বল হতে পারে যেমন গোল করে বা হচ্ছে স্কোয়ার আকারে বা হচ্ছে আপনার ডিস্ক আকারে এরকম করে আসবে ঠিক আছে তো সেক্ষেত্রে ওইটা কিন্তু কোনো অর্ডার ফলো করতেছে না ওইটাকে বলবো আমরা কি আনঅর্ডার লিস্ট যেটা অর্ডার লিস্ট সেটাকে বলা হয় ও এল একটা ট্যাগের নাম ঠিক আছে ও এল ট্যাগ দিয়ে আমরা কি করব অর্ডার লিস্ট তৈরি করব আর যেটা আনঅর্ডার লিস্ট সেটা কি হবে ইউ এল দিয়ে আমরা কি করব আনঅর্ডার লিস্ট তৈরি করব আর প্রত্যেকটা লিস্টের মধ্যে কি থাকবে লিস্ট আইটেম বুঝতে পারছেন যেমন লিস্ট বলতে একটা তালিকা বুঝাচ্ছে না যে আপনি বাজার তালিকা করবেন সেখানেও আপনার কি থাকে এক দুই তিন চার করে এরকম পাশে কিছু কন্টেন্ট লেখা থাকে থাকে না যে আজকে বাজার করতে যাবেন মাছ নেবেন দুই কেজি মাংস নেবেন তিন কেজি এরকম করে লিখে নেন বাজার তারিখে তাই না তো ওয়েবসাইটেও মনে করেন যে আপনি কোনো একটা লিস্ট দেখাতে চাচ্ছেন মনে করেন যে আমরা দেখালাম যে হচ্ছে আমাদের ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের যে কোর্সটি আছে সেই কোর্সে এক নম্বর দিয়ে বললাম এইচটিএমএল আছে দুই নম্বর দিয়ে বললাম সিএসএস আছে তিন নম্বর দিয়ে বললাম জাভা স্ক্রিপ্ট আছে মানে কোর্স আউটলাইন আমরা কি করলাম লিস্ট আকারে লিখলাম তো এটার জন্য কি করতে হবে আমাদের এইচটিএমএল এর লিস্ট যে ট্যাগগুলো আছে অর্ডার লিস্ট আলাদা লিস্ট এগুলো ইউজ করতে হবে ঠিক আছে সেটাই দেখেন যে কিভাবে করা যায় আমি যদি এই বডির ভিতরে এখানে এসে লিখি হ্যাঁ এখানে এসে মনে করেন যে আমি লিস্ট তৈরি করব এরকম করে লিখলাম ইউএল ইউএল ট্যাগ শুরু করব ইউএল ট্যাগ শুরু করব আচ্ছা আগে অর্ডার লিস্ট দেখাই ওএল অর্ডার লিস্ট কোনটা যেন ওএল না এই যে ওএল শুরু করলাম ওএল শেষ করলাম এখন এর ভিতরে এসে আমি এরকম করে লিস্ট আইটেম লিখবো সেটা হচ্ছে এল আই ঠিক আছে এল আই ওয়েল দিয়ে কি হলো লিস্ট হলো অর্ডার লিস্ট আর এখানে কি করলাম আমরা লিস্টের আইটেম গুলো দিব তো এখন প্রথমে মনে করেন যে আমি দিলাম হচ্ছে সিএসএস তারপর দিব হচ্ছে আরো কয়েকটা হ্যাঁ সিএসএস দেওয়ার পরে দিলাম হচ্ছে সরি প্রথমে এইচটিএমএল থেকে শুরু করি এইচটিএমএল দিলাম তারপরে দিলাম হচ্ছে কি সিএসএস তারপরে দিব হচ্ছে কি জাভা স্ক্রিপ্ট তারপরে দিলাম হচ্ছে জেকুয়েরি যে কোয়েরি তারপরে দিলাম পিএসপি তারপর ধরেন হচ্ছে মাই স্কোয়ার দিলাম না হ্যাঁ? এসকিউএল এরকম কিছু একটা দিলাম কি করলাম আমরা একটা লিস্ট তৈরি করলাম একটু খেয়াল করেন ওএল একটা কি করলাম লিস্ট তৈরি করলাম যেটা হচ্ছে কি অর্ডার লিস্ট এর যে লিস্ট আইটেম গুলো আছে সেটা একটা অর্ডার আকারে চলে আসবে যেমন ওয়ান টু থ্রি ফোর এইভাবে চলে আসবে আর লিস্ট গুলো কি কি রাখছি আমরা HTML CSS JavaScript jQuery PHP MySQL এগুলো রাখছি তাই না তো একটু খেয়াল করেন আউটপুটে আপনার কি আসে এটা কোন পেজে করছি আমরা অ্যাবাউট পেজে না আচ্ছা হোক সমস্যা নেই বোঝা তো যাবে নাকি এখন আমরা কোন পেজে আছি ইন্ডেক্স পেজে তো আমরা যাবো কোন পেজে অ্যাবাউট পেজে কারণ অ্যাবাউট পেজে আমরা এগুলো তৈরি করছি লিস্ট তাই না অর্ডার লিস্ট আমরা কি ওয়ান টু থ্রি ফোর এগুলো দিয়েছিলাম দেই নাই তাহলে এগুলো কোথা থেকে আসলো কেন আসলো কারণ আমরা কি করছি ওএল লিখেছি ওএল মানে কি অর্ডার লিস্ট অর্ডার লিস্ট হলে সেটা কি করবে অর্ডার আকারে চলে আসবে মনে করেন যে আমি এখানে লিখলাম উপরের দিকে যে এটা একটা অর্ডার লিস্ট হ্যাঁ এখানে আমি এইচ ফোর দিয়ে বলে দিলাম এইচ ফোর শুরু করলাম এইচ ফোর শেষ করলাম এখানে লিখলাম হচ্ছে order list O R D R order list একটু খেয়াল করেন এই যে অর্ডার লিস্ট হ্যাঁ এটা হচ্ছে কি আমাদের অর্ডার লিস্ট অর্ডার লিস্টের কিছু বৈশিষ্ট্য আছে একটু দেখেন কি বৈশিষ্ট্য সেটা মনে হচ্ছে যে আমার লেফট থেকে O R D R order list কথাটা একদম লেফট থেকে শুরু হয়েছে না না কোনো কি মার্জিন কোনো স্পেস আছে না একদম লেফট থেকে শুরু হয়েছে বাট এটা একটু খেয়াল করেন তো যে আমাদের এই মানে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট এই কথাগুলা কি করছে লেফট থেকে একটা মার্জিন সরাই দিছে না এটা হচ্ছে কার ওই ওএল এর ডিফল্ট বৈশিষ্ট্য সে কি করে লেফট থেকে রাইট থেকে টপ থেকে বটম থেকে কিছু মার্জিন প্যাডিং নিয়ে নেয় তাই এটা কি ডিফল্ট বৈশিষ্ট্য আবার ডিফল্ট বৈশিষ্ট্যের মধ্যে আরো একটা বিষয় আছে সেটা হচ্ছে একটু খেয়াল করেন সেটা হচ্ছে যে এখানে দেখেন যে আমাদের ওয়ান টু থ্রি ফোর এভাবে দেখাচ্ছে তাই না মানে অর্ডার আকারে দেখাচ্ছে এটাও কার বৈশিষ্ট্য এটা হচ্ছে কার মানে অর্ডার লিস্টের বৈশিষ্ট্য তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে অর্ডার লিস্টের যে টাইপটা আছে এখানে দেখেন যে টাইপটা শো করতেছে ওয়ান টু থ্রি ফোর এই টাইপটা হচ্ছে নাম্বার টাইপ না তো আমরা এটাকে চাইলে চেঞ্জ করে কি করতে পারি এ বি সি ডি এরকম করে নিতে পারি অথবা রোমান করে নিতে পারি তাই না তো সেক্ষেত্রে আমরা যেটা করব জাস্ট এই যে ওএল এর মধ্যে এসে দেখেন ওএল এর মধ্যে এসে টাইপটাকে কি করে দিব চেঞ্জ করে দিব টাইপটা মনে করেন যে আমি দিয়ে দিলাম হচ্ছে টাইপ বলে একটা অ্যাট্রিবিউট আছে হ্যাঁ টাইপ অ্যাট্রিবিউটটা দিয়ে এর টাইপটাকে বলে দিলাম কি হবে এ বি সি ডি এভাবে হবে জাস্ট এ লিখে দিলাম খেয়াল করেছেন এখন যদি আমি আউটপুটে যাই রান করি তো দেখেন কি অবস্থা এ বি সি ডি আছে না তাহলে টাইপটা কি হয়ে গেল চেঞ্জ হয়ে গেল আবার যদি মনে করেন যে আপনি এখানে এ বি সি ডি না এখানে আপনি নেবেন হচ্ছে মানে ক্যাপিটাল লেটারে হ্যাঁ এ বড় হাতের হবে বি বড় হাতের হবে আপার কেস আর কি তো সেক্ষেত্রে জাস্ট এখানে কি করবেন বড় হাতের এ লিখে দিবেন তাহলে আউটপুটেও কি হয়ে যাবে সবগুলাই বড় হাতের চলে আসবে দেখেন এ বি সি ডি এভাবে আসতেছে না এইভাবে আসতেছে আবার মনে করেন যে আপনি এখানে এ বি সি ডি নেবেন না এখানে আপনি কি করবেন প্রমাণ সংখ্যা নেবেন তাহলে কি করবেন জাস্ট আই লিখে দিবেন দেখেন যে আউটপুটে গিয়ে চেঞ্জ হয়ে যাবে দেখেছেন এখন যদি এইগুলোকে আবার বড় করে নিতে চান তাহলে আইটা আইটাকে কি করতে হবে বড় হাতের করে দিতে হবে এই যে এখানে আই কে বড় হাতের করে দিলাম তাহলে আউটপুটে দেখেন কি আসে বড় হয়ে গেছে আছে না এখন এই যে আমরা যে স্টার্ট করতেছি মানে এটা এক থেকে শুরু হচ্ছে এক দুই তিন চার এভাবে যাচ্ছে না কারণ আমি মনে করেন যে শুরু করবো হচ্ছে টেন থেকে সরাসরি কোথা থেকে টেন থেকে শুরু করবো তাহলে এখানে যেটা করতে পারেন সেটা হচ্ছে পাশে আরেকটা অ্যাট্রিবিউট লিখতে পারেন স্টার স্টার ইকুয়াল কত থেকে শুরু করবেন বলেন আমি দিলাম ধরেন হচ্ছে টেন এবার একটু খেয়াল করেন যে টেন থেকে শুরু হয় কিনা দেখেছেন টেন থেকে শুরু হচ্ছে হ্যাঁ আমাদের ডিফল্ট ভাবে এখানে যে টাইপটা থাকে সেটা থাকে হচ্ছে এরকম মানে নাম্বার টাইপ তাই না এটা ডিফল্ট ভাবে থাকে যদি আমরা এটাকে চেঞ্জ করতে চাই তাহলে চেঞ্জ করতে পারি পারি না কিভাবে চেঞ্জ করব জাস্ট টাইপের ভিতরে বলে দিব যে আমি কি চাচ্ছি ক্যারেক্টার চাচ্ছি নাকি রোমান সংখ্যা চাচ্ছি তাই না যা চাইবো সেটা আমরা টাইপের টাইপের ভিতরে বলে দিব ওইভাবে এখন আউটপুটে চলে আসবে ঠিক আছে তো এখন দেখেন এটা হচ্ছে আমাদের কি অর্ডার লিস্ট একটা অর্ডার বা একটা ক্রম মানে সিকোয়েন্স ফলো করে সে কি করতেছে আউটপুটে শো করতেছে তাই না এখন ওএল এর জায়গায় যদি শুধু ইউএল দিতাম তাহলে পুরোটাই ভিন্ন হয়ে যাইতো মানে কোনো অর্ডার ফলো করতো না দেখেন যে আমি এই পুরো অংশটুকুকে আবার কপি করে নিচ্ছি এটা কি এখানে রাখবো নাকি এই ইন্ডেক্সে রাখবো ইন্ডেক্সে রাখবো হ্যাঁ আচ্ছা ইন্ডেক্সে রাখবো কোনো সমস্যা নেই কি কথা এখানে এসে মনে মনে করেন যে আমি লিখলাম হচ্ছে আনঅর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট ঠিক আছে তো আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে আমাদের টাইপগুলা আর এই যে স্টার্ট এগুলো হবে না আর ঠিক আছে আমরা অন্য কিছু দিব দেখেন এখানেও টাইপ ইউজ করব বাট পরে করতেছি একটু খেয়াল করেন এই যে আনঅর্ডার লিস্ট আমাদের যেটা ছিল সেটা কোথায় আছে হোমে আছে না তাহলে হোমে চলে যান দেখেন এই যে আনঅর্ডার লিস্ট চেঞ্জ করছি এখনো চেঞ্জ করি নাই হ্যাঁ এখানে কি করতে হবে ইউএল দিতে হবে তাহলে হয়ে যাবে ইউএল শুরু করব ইউএল শেষ করব তাহলে সেটা কি হয়ে যাবে অর্ডার হয়ে যাবে নাকি আনঅর্ডার হয়ে যাবে আনঅর্ডার লিস্ট হয়ে যাবে দেখেন এই যে আনঅর্ডার লিস্ট চলে আসছে এখন কি এখানে কোনো ক্রোম বা কোনো কি বলে সিকোয়েন্স ফলো করে আসছে আসে না এখানে জাস্ট একটা কি নিয়ে আসছে আইকন বা সিম্বল নিয়ে আসছে আসে না পাশে দুটো তো এই যে এটা হলো ডিক্স হ্যাঁ এটাকে বলা হয় আবার লিস্ট স্টাইল সিএসএস এ যখন আপনি সিএসএস এ করবেন কাজ করবেন তখন এটাকে বলা হবে লিস্ট স্টাইল এই যে এটাকে তখন আমরা লিস্ট স্টাইল স্টাইল উঠিয়ে দিতে চাইলে উঠাই দিতে পারবো বুঝতে পারছেন যে আমার দরকার নাই লিস্ট স্টাইল আমি কি করব উঠাই দিব তাহলে দিতে পারবো বাট এখন দেখেন এখন যে লিস্ট স্টাইলটা আছে এটা টাইপটা একটু খেয়াল করেন টাইপটা হচ্ছে ডিক্স আকারে আছে আছে না ডিক্স আকারে আছে না ডিক্সের মতো হয়েছে না আবার এটাকে আপনি চাইলে কি করতে পারেন সার্কেল করতে পারেন আবার চাইলে স্কোয়ারও করতে পারেন ঠিক আছে সেটা করতে গেলে জাস্ট এই যে ইএল এর মধ্যে এসে এখন আমাদের কি করতে হবে টাইপটা দিয়ে দিতে হবে যেমন দেখেন এখানে আমি টাইপ দিয়ে দিলাম টাইপ কি করবেন বলেন দেখি স্কোয়ার এবার দেখেন আউটপুটে কি আসে টাইপটা চেঞ্জ হয়ে যাবে দেখেছেন আগে কি ছিল সার্কেল ছিল না বৃত্তর মতো ছিল আবার এখন কি হয়ে গেছে স্কোয়ার হয়ে গেছে আবার যদি আমরা এটাকে এরকম করে দেই যে স্কোয়ারের জায়গায় সার্কেল করে দেই C I R C A দিই সার্কেল তাহলে আউটপুটে দেখেন কি আসে হ্যাঁ দেখেন বৃত্ত আকারে চলে আসে না বাট ডিক্স যেটা ছিল ওটার মতোই কিন্তু ডিক্সটা মাঝখানটা ভরাট থাকে আর সার্কেলের মাঝখানটা কি থাকে না ভরাট থাকতেছে না ফাঁকা তাই না আর যখন আমরা স্কোয়ার দিচ্ছি তখন কি হচ্ছে স্কোয়ার আকারে চলে আসতেছে চাইলে আমরা ট্যাগগুলোকে চেঞ্জ করতে পারি আবার এগুলোকে উঠাই দিতেও পারি মানে এগুলো আমার দরকারই নাই একবারই তাহলে মানে সেটাও আমরা করতে পারি সেটা করব হচ্ছে পরে দেখেন এগুলো অনেকবার আসবে হ্যাঁ তো আমরা অনেকবার এই যে ইউএলটাকে ইউজ করব এখানে ইউএল আছে না যে ইউএল এটাকে আমরা অনেকবার ইউজ করব মানে মেনু বার তৈরি করার ক্ষেত্রে এটা লাগবে ঠিক আছে হ্যাঁ আনঅর্ডার লিস্টটা আমরা ইউজ করব পরে এল একটা হ্যাঁ এটা হলো লিস্ট আইটেম মানে আমরা লিস্টের কোন কোন আইটেমগুলো রাখতে চাচ্ছি ঠিক আছে যেমন আমি একটা রাখছি কি এইচটিএমএল একটা রাখছি সিএসএস একটা রাখছি জাভাস্ক্রিপ্ট মানে ওই ট্যাগের সময়টা কাজ এল আই যে হ্যাঁ, হ্যাঁ। কাজ এগুলো যদি একটার পর একটা শো করাচ্ছে নিচে শো হ্যাঁ লিস্ট আকারে শো করাচ্ছে যদি আমি এ লাইন না দিতাম শুধু একবারই লিখে দিতাম তাহলে সব পাশাপাশি চলে আসে মানে কি তো তাহলে আমার লিস্টের ভিতরে তো লিস্ট আইটেমগুলোকে রাখতে হবে সাজায় রাখতে হবে সুন্দর করে তাই না এই কারণে আমরা এলআই দিয়েছি ঠিক আছে তাহলে ওএল এর ক্ষেত্রেও লিস্ট আইটেম থাকবে মানে আনঅর্ডার লিস্টেও লিস্ট আইটেম থাকবে আবার অর্ডার লিস্টেও কি থাকবে লিস্ট আইটেম থাকবে বাট অর্ডার লিস্ট কি করে অর্ডার লিস্ট হচ্ছে আপনার একটা অর্ডার বা একটা ক্রম বা একটা সিকোয়েন্স ফলো করে আউটপুটগুলোকে দেখাচ্ছে লিস্ট আইটেমগুলোকে দেখাচ্ছে আর আনঅর্ডার যেটা সেটা কিন্তু সেটা করতেছে না সে যে কোনো একটা সিম্বল নিয়ে আসতেছে ঠিক আছে একটা লিস্ট স্টার নিয়ে আসতেছে সেক্ষেত্রে এই যে ও এল আর ইউ এল এর ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য আছে যেমন আপনারা দেখলেন যে একটু আগেই ওটা কি করতেছে একটু লেফট থেকে সরায় নিচ্ছে উপর থেকে সরায় নিচ্ছে এরকম কিছু করতেছে না ঠিক একই ভাবে ইউ এল ও তাই করছে কিনা দেখেন এটা মানে শুরু হওয়ার কথা ছিল একদম এই জায়গাটা থেকে বাট এখান থেকে না হয়ে সে কি করছে শুরু করছে যে একটা গ্যাপ দিয়ে তারপরে যে এখান থেকে শুরু করছে তাই না এটা তো আর মানে আমরা লিখলাম সাথে সাথে হয়ে গেল অবশ্যই কোথাও না কোথাও বলে দেওয়া আছে তাই না তাহলে এই যে ইউএল যে ট্যাগটা তৈরি করছে সে বলে দিছে যে যদি কেউ ইউএল ট্যাগ ইউজ করে তাহলে ডিফল্ট ভাবে অটোমেটিক এই মার্জিনটা এই প্যাডিংটা পেয়ে যাবে যদি আপনার ভালো না লাগে তার কথা তাহলে আপনি সেগুলোকে আবার কি করতে পারবেন চেঞ্জ করতে পারবেন ঠিক আছে মনে করেন ও যেটা দিয়ে রাখছে আমার সেটা ভালো লাগতেছে না আমি কি করবো কমায় দিব বা আমার মার্জিন দরকারই নেই আমি সেটাও করতে পারবো সেগুলো আমরা পরে দেখব ঠিক আছে তো এইভাবে আমরা এক পেজ থেকে আরেক পেজে লিঙ্ক আপ করতে পারি আবার হচ্ছে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টও তৈরি করতে পারি তো এই ক্লাসটার পরে আমরা আর দুইটা ক্লাস করব একটা ক্লাস হবে শুধুমাত্র এইচটিএমএল এর ফর্মের উপরে ঠিক আছে আর একটা ক্লাস করব হচ্ছে আমরা টেবিলের উপরে আর যে ছোটখাটো বিষয়গুলো বাকি আছে সেগুলোর উপরে করব তারপরে অনেক ট্যাগ বাকি পড়ে থাকবে যেমন এইচটিএমএল ফাইভে অনেকগুলো ট্যাগ আছে যেমন ইমেজ নেওয়ার জন্য ফিগার ফিগার বলে ট্যাগ আছে ফিক ক্যাপশন বলে ট্যাগ আছে হেডার বলে ট্যাগ আছে ইমেজ নেওয়ার জন্য না মানে এইচটিএমএল ফাইভের এগুলো ট্যাগ হেডার ট্যাগ আছে ফিগার ট্যাগ আছে সেকশন ট্যাগ আছে ম্যাপ ট্যাগ আছে অনেকগুলো ট্যাগ আছে তো এগুলো এইচটিএমএল ফাইভের এইগুলো আমরা দেখবো কোনো সমস্যা নেই যখন আমরা প্রজেক্ট করবো যখন আমরা টেমপ্লেট ডিজাইন করবো তখন দেখা যাবে যে অনেক ট্যাগ আরো নতুন নতুন ট্যাগ আমাদের কাছে চলে আসবো বাট এগুলো কঠিন না এগুলো জাস্ট মানে আমি যখনই দেখাবো তখনই বলে দিব এটার কাজ এটা শেষ আর কিছু না ঠিক আছে বাট আমাদের বেসিক ইনফরমেশন দেওয়ার জন্য একটা ওয়েব পেজে যে কোনো রকমের ইনফরমেশন দেওয়ার জন্য আমরা যতটুকু শেখা দরকার অলরেডি শিখে ফেলেছি শুধুমাত্র কি করতে হবে ফর্ম করতে হবে যেন ইউজার ইনপুট দিতে পারে ঠিক আছে আমরা যারা হচ্ছে যাদের ওয়েবসাইটটা করে দিব তারা যেন অ্যাডমিন যারা তারা কোনো কিছু পোস্ট করতে পারে ওইটার জন্য তাই না যেমন আপনার হচ্ছে কলেজের একটা ওয়েবসাইট মনে করেন ওটাতে একটা রেজাল্ট দেওয়া হবে তাহলে রেজাল্টটা দেওয়ার জন্য তো আর আপনার কাছে আসার প্রয়োজন নেই আছে যে অ্যাডমিন সে লগ ইন করবে একটা ফর্ম পেয়ে যাবে ওখান থেকে ক্লিক করবে আপনার পিসিতে যে হচ্ছে ফাইল নেওয়ার অপশনটা আছে আপনার পিসিতে যে ফাইলগুলো আছে সেখান থেকে জাস্ট সিলেক্ট করে নিয়ে সাবমিট করে দিলে চলে যাবে রেজাল্ট চলে যাবে মানে আগে ডাটাবেজে যাবে ডাটাবেজ থেকে নিয়ে এসে আমার ওয়েব পেজে শো শো করাবে তো এইগুলো আমরা পরে দেখবো আমরা সব কিছুই দেখবো বাট সিকোয়েন্স ফলো করে ঠিক আছে তো আগে যেগুলো করানো হচ্ছে এগুলো বাসায় খুব ভালো করে প্র্যাকটিস করেন কোনো কিছু জমা রাখেন না জমা রাখলেই সমস্যা হয়ে যাবে হ্যাঁ যদি আপনারা ক্লাসের সাথে সাথে সবকিছু করে ফেলতে পারেন তার মানে কি ক্লাস শেষে আপনাকে যতটুকু কাজ করে দেওয়ানো হচ্ছে আপনি ততটুকু তখনই করার মতো কি একটা অ্যাবিলিটি রাখবেন আর যদি জমায় রাখেন তাহলে তখন ওইটা করতে পারবেন না আরো হয়তো বা দু মাস সময় দিতে হবে টিচার করবেন এটা করা যাবে ঠিক আছে আর ক্লাসে তো আপনাদেরকে প্রফেশনাল একটা টেমপ্লেট দেখানো হবেই আর যে কোনো একটা প্রজেক্ট ডাইনামিক ওয়েবসাইট করে দেওয়া হবে ঠিক আছে যদি আপনাদের গতিটা ভালো থাকে তাহলে ভালো কিছু দেখানো হবে আর যদি গতি স্লো হয়ে যায় তাহলে দেখা যাবে অত ভালো কিছু দেখানো সম্ভব হবে না ঠিক আছে কারণ এই সেক্টরটা তো আর মানে ছোট্ট একটা বিষয় না বললাম শিখে গেলাম অনেক পরিশ্রমের দরকার আছে অনেক কাজ করার প্রয়োজন আছে তো আপনারা কাজ করেন আপনারা ভালোভাবে প্র্যাকটিস করেন সবকিছু আশা করি যে অনেক ভালো কিছুই পাওয়া যাবে ফিউচারে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই থাক নাকি হ্যাঁ আপনারা জাস্ট ওয়েল ইউএলটা প্র্যাকটিস করে নেন এখানেই প্র্যাকটিস করে নেন যেহেতু একটু সময় আছে আর ভিডিওটা আমি দিয়ে দিই কার কার লাগবে একটু পেন ড্রাইভ দিয়ে দেন আমি ভিডিও দিয়ে দিচ্ছি